Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos. Follow me on Facebook and Twitter. আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা অনেক মজার মজার জোকস করে নেবেন এবং দেখে নেবেন এবং পাঠাবেন এবং এটি আসলে অনেক ভালো এবং এটি নিয়ে অনেক কিছু করা যায় যেমন এটি আমি আপনাদের প্রথমেই দেখে দিব যে কীভাবে আপনারা করে নেবেন দেখেন এখানে কত জোক দেখাচ্ছে এবং বাংলা স্টিকার একবার একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে ধরে নিয়ে এসেছি এবং এটি অনেক উপকার এবং এখান থেকে আপনার অনেক কিছু করতে পারবেন যেমন মনে করেন রাষ্ট্রভাষা বাংলা চাই দেখেন কত স্টিকার আছে তারপর যাই হোক আমি এইটা চলে গেলাম এভাবেই থাকতে চাই দেখেন কত কিছু আসছে যাই হোক জাস্ট মজা আপনারা এইগুলো দিয়ে ফেসবুকে অনেক কিছু মজা করতে পারবেন আর কি এটাই যাই হোক কপিতে চলে গেলাম আলু ভর্তা মধু আসলে মজা পায় এইগুলো দেখে যাই হোক এইভাবে করে নেবেন দেখেন আমার খালি বারোটা এক বাজতে দিই দেখেন কতটুকু মজা যাই হোক এগুলো অনেক আছে আরও দেখেন যাই হোক আপনারা একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমি আমার ডিসক্রিপশনে নিচে দিয়ে দিব যাই হোক আসলে একটি অনেক মজা একটি অ্যাপস বাংলা স্টিকার যাই হোক আমি দেখে দিচ্ছি বড় কষ্টে আছে যাই হোক এটা আমি এখন কীভাবে গ্লাসে নেব দেখে দিই আমি যাই হোক এইভাবে থাকবে যদি এটা আপনি নিতে চান এইটা আপনি নিতে চান তাহলে আপনি এখানে দেখবেন যাই হোক আমি দেখে দিচ্ছি এই দেখেন এই একটা অপশন আছে যে দেখে দিচ্ছে এই যে এই একটা অপশন এটা ক্লিক করলেই এটা আপনি গ্লাস চলে যাবে আবার যদি এটা আপনি করতে চান যে আপনার ব্যাকগ্রাউন্ড যে কোনো গ্লার থাকবে তাহলে আমি দেখে দিচ্ছি এইভাবে নেবেন যে কোনো কিছু নিলাম আমি যাই হোক মনে করেন আমি এটা নিলাম আর কি এমনি বলে দিচ্ছি নেওয়ার পর আপনি এইটা ক্লিক করবেন এই এইটায় এইটা ক্লিক করার পর এই দেখেন মানে আপনি যে ছবিটা গ্লার থেকে ইউজ করবেন চয়েস করবেন সেটা পিছনে থাকবে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা আর কি যাই হোক এইভাবে করে নেবেন এবং এফট অনেক মজার যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি একটু ব্যাগে চলে যাই এইসব স্টেটাস দিয়ে ফেসবুকে অনেক মজা করতে পারবেন বন্ধুদের সাথে কমেন্টস আর অনেক কিছু করতে পারবেন যাই হোক এটা আপনার ভালো করে বুঝেন যাই হোক অনেক অ্যাপসই আছে জোকস বাংলা স্টিকারে কিন্তু এটা আর কি অনেক ভালো মানে ওইগুলো দিয়ে একটি অপশন থাকে আর এগুলোই যে কোনো অপশন এবং এই যে এখানে যাবেন থ্রি ডট দেখা যাচ্ছে উপরে এখানে এরপর বন্ধুর সাথে শেয়ার করুন আপনার মতামত দিন অ্যাপটি রেট করুন সেরা অ্যাপস আমাদের অ্যাপস যাই হোক আপনারা যদি আপনার মতামত দিন যেইভাবে এই স্টিকার চাই তাহলে এখানে লিখে দিবেন তাই এসে বলবো যাই হোক আমি ব্যাগে চলে আসলাম মনটা খুব খারাপ যাই হোক এরকম অনেক আছে যাই হোক আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে যা অ্যাপসটি ডাউনলোড নিন এবং আশা করি অ্যাপসটি সবাই ভালো লাগবে এবং অ্যাপসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সবার কাছে দেওয়ার জন্য বন্ধুদের কাছে শেয়ার করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম